গুড মর্নিং বেবি কেমন আছো কি করো ঘুমাচ্ছ ঠিক আছে ঘুমাও সমস্যা নাই আমি ঘুমাচ্ছিলাম উঠলাম এখন হ্যাঁ বেবি তাহলে তুমি ফ্রেশ হও ফ্রেশে ব্রেকফাস্ট করো আসলে কথা হচ্ছে কি জানো আমার মাথায় খুব ব্যথা তো ঘুমানো দরকার প্রচুর সুন্দর তো আর হচ্ছে শোনো তোমার সঙ্গে বিকালে মিট করবো নি হচ্ছে ঠিক আছে সেবার কলেজের নতুন বিল্ডিং এর বারান্দায় ঠিক আছে ফোন দিল হ্যাঁ, দোস্ত বলো হ্যাঁ দোস্ত ফ্রি ফায়ারে নতুন একটা কাস্টম আছে দোস্ত তুমি এখনই শুরু করে দাও কি বলো তাই হ্যাঁ আমি ঠিক আছে দোস্ত রাখো রাখো আচ্ছা আমি লাইনে আছি ঠিক আছে ঠিক আছে দোস্ত দোস্ত আরে এনিমি তোমার পাশে পাশে দোস্ত দোস্ত মারো হ্যাঁ দোস্ত দোস্ত এই দেওয়ালের পাশে পাশে দোস্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মারো মারো তোমার সামনে সামনে বন্ধু ঠিক আছে আরেকটু আরেকটু আরেকটু আরেকটু আরেকটু ঠিক আছে বন্ধু 伤的，伤的。